মিঠা মিঠা কথা তোর মনକୁ চোরাই রে প্রেমর শ্রাবণ মতে ধীরে ধীরে ছুঁই রে বসন্তর ছিটা পড়ে যায় যেবে মো দেহরে জগনি মনটা ভিজে যায় সেই প্রেম ছিটারে বসন্তর ছিটা পড়ে যায় যেবে মো দেহরে জগনি মন তো ভিজে যায় সেই প্রেম ছিটারে এই মোহিনী আলো মোহিনী সাজিবু মোর কেবে তু রাণী